স্লোগান বন্ধ করো এই তুমি বন্ধ করো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা একান্ত বিশ্বস্ত জননেতা অবায়দুল কাদের দর্শককে এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি দেখতেছেন আপনারা এটা আওয়ামী লীগের একটি অনুষ্ঠানের ভিডিও দর্শক আওয়ামী লীগের একটি অনুষ্ঠান চলাকালীন ওবায়দুল কাদের খেপে গিয়েছেন যার কারণ ওবায়দুল কাদেরের অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা উল্টাপাল্টা স্লোগান দিয়েছে যার জন্য খেপে গিয়েছেন ওবায়দুল কাদের ঠিক তার পাশাপাশি অন্যান্য নেতাকর্মীরাও খেপে গিয়েছেন দর্শক এই ভিডিওটি যখন এটিএন বাংলার নিউজে সম্প্রচার করা হয় ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ সাত্রিশ হাজার রিয়াক্টের মধ্যে সাতানব্বই হাজার হাহা রিয়াক্ট পড়েছে চলুন আপনাদের আপনাদেরকে পুরো ভিডিওটি এখন দেখিয়ে আসি দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন ভিডিওটি দেখা যাক Thank you. আমাদের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধিকে সামনে তুলে ধরে দলকে আবারও সামনে উশৃঙ্খলতার পরিচয় দিচ্ছেন তাদেরকে আহ্বান করছি আহ্বান করছি আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্লিজ থামুন আপনারা থামুন দলের সাধারণ সম্পাদক আমাদের মাঝে এসেছে আপনার এই সমাবেশের সম্মেলনের গুরুত্ব আপনারা উপলব্ধি করেন প্রিয় ভাই ও বোনেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা একান্ত বিশ্বস্ত জননেতা অবায়দুল কাদের এত কথা বলা দরকার আছে স্লোগান বন্ধ করতে হবে স্লোগান বন্ধ করো এই তুমি বন্ধ করো আমাদের কর্মীদের আমাদের নেতাদের বলবো আপনারাও বাড়াবাড়ি করবেন না নির্বাচনের চোদ্দ মাস বাকি আপনারা এখন স্লোগান পাল্টা স্লোগান শক্তি প্রদর্শন শুরু করেছেন শো ডাউন দিয়ে কেউ এমপি হতে পারবে না কেউ নেতা হতে পারবে না শেখ হাসিনার কাছে সবার এসিয়ার জমা হিসাব নিকার জমা আছে যেই দাঁড়াবে ওই এলাকার পাবলিকের কাছে যে জনপ্রিয় সেই হবে আওয়ামী লীগের ঠিক আছে শোডাউন করে পাল্টা পাল্টি করে খবর দাঁড়াই পাল্টা পাল্টি করে কেউ কাউকে ঠেকাবেন এটা দর্শক এরকম ভিডিও প্রতিনিয়ত সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে খোদা হাফেজ